এই লাইফটা পেন আমার প্যারা প্যারা প্যারা উ লাগে না ভালো এসো ভালোবাসার কেরা আমার জীবনটা শেষ খালি বন্ধু বন্ধু কইরা এই বন্ধুই আমার সাথে লেগা পিছনতে দে ভইরা তারিখটা মনে নাই দিনটা শনিবার আমার বন্ধু আমার মারার লেগা হঠাৎ খেতে খাট পকেটে ফোন না নিয়ে ভাইজা উঠে কল আমার বন্ধুই দিছে কল হে তো ঘুরতে যাবি চল লয়ে গেছে বন্ধু আমারে খালি একটা মাঠে কই থিকা পোলা পাইনে আয়া ফালাই দিছে বাতে ওরা কোন এলাকার কুতুব আমি কাউরে চিনি না কিন্তু কারে মারতে আইছে বাজার মাথায় খেলে না ওই জায়গায় নগদ রানিং এ শুরু করলাম হিট একটারে দিলাম পার দুইটায় ব্লাড দিকে ফিট সময়টা বিকাল বাজে চারটা ছয় নিজের হাতে করছি খুন আমার কলজায় ঢুকছে ভয় <laughs> কল দিছি বড় ভাইরে আমি সবই কইছি খুললা কল কাইটা দিয়া ভয়ে কোথায় গেছে ভুইলা নাম্বার কইরা দিছে ব্লক তখন চিনে না আমারে তখন বুঝা গেছি ভায়া স্বার্থ কইছে কারে এই স্বার্থ না বুঝা আপন করছি যারে তারে এই লাইফটা পেন খালি প্যারা প্যারা প্যারা দূরও লাগে না ভালো এসো ভালোবাসার খেরা আমার জীবনটা শেষ খালি বন্ধু বন্ধু কইরা এই বন্ধুই আমার সাথে লেগা পিছন দে দে বুইরা ভায়া প্রতিদিন প্যারা লাগে না ভালা জীবন লইয়া আসছি পেনে হালা এইটাই কোন জ্বালা ভালা ভালা কি খারাপ ছবি দেখে উপর ভালা তারে স্মরণ মনে রাইখা কই মারে কোন চালা সবাই স্বার্থ খোঁজে আর নিজের বুঝ বুঝে পরের পিছনে বইরা দিয়া চিকনে গুজে আমার সাজানো ঘর এই ঘরের মানুষ পর জাগো লেগা কুড়ি চুরি পরে ওরাই কয় চোর আপন মানুষের ঠিকা ভালো পচা জঙ্গল তাই নিজেকে বললি মাসুম একা একা চল যতদিন মাথায় আছে মগজ আর শৈলে আছে বল সবাই তো স্বার্থপর স্বার্থ ছাড়া কেডা কবে লইছে কার খবর দরকার ফুরাই গেলে কইব বাতিস কাইটা পর রানিং এ ফাইটটা পর তাহলে দরকার কি একা যা করতাছি প্রকৃতি টাকা থাকলে অটোমেটিক চলতাছি বাংলা র‍্যাপ কর্ম হ্যাঁ, হ্যাঁ। সাধন ও সন্ন্যাসী স্টাইল মাঞ্জা মারা হিপ হপ সন্ত্রাসী এই দুনিয়া সাতকারও হেল্প করাই বেতো যারে আপন ভাইবা বুকে টানি ওই খুদে গর্ত অটো আগেতে কোপ আমায় বাদে পাইলে মারতো সময় হিসাবে বুঝাই দি মুখে ডাই কত পারতো এই নামটা মনে রাখিস মিস্টার রিজান সাথে হ্যাঁ। পণ্য টেলাও রানিং এ ইউ টান পাইটা যান স্পোর্টসে কাইটা যান স্বগতম সবাই স্বার্থ খোঁজে আর নিজের বুঝ বুঝে পরের পিছনে বইরা দিয়া চিকনে গুজে আমার সাজানো ঘর এই ঘরের মানুষ পর জাগো লেগা কুড়ি চুরি পরে ওরাই কয় চোর আপন মানুষের ঠিকা ভালো পচা জঙ্গল তাই নিজেকে বলি মাসুম একে একা চল যতদিন মাথায় আসে মগজ আর শৈলে আসে বল সবাই তো স্বার্থপর স্বার্থ ছাড়া কেডা কবে লুইছে কার খবর দরকার ফুরাই গেলে কইব বাতিস কাইটা পর রানিং এ ফাইটটা পর তাহলে দরকার কি একা যা করতেছি পকেটে টাকা থাকলে অটোমেটিক চলতেছি হ্যাঁ, বাংলাদেশ সন্ন্যাসী স্টাইল মানজা মারা হিপ হপ সন্ত্রাসী এই দুনিয়া কারো হেল্প করাই বেতো যারে আপন ভাইবা বুকে টানি ওই খুদে করতো অত আগেতে কোপ আমায় বাদে পাইলে মারতো সময় হিসাবে বুঝাই দি ডাই করতে পারতো এই নামটা মনে রাখিস মিস্টার রিজান শান্ত পণ্য টেলাও রানিং এ ইউ টান পাইটা যান স্পোর্টসে কাইটা যান স্বাগতম ঠিক আছে